আলজেরিয়া তোমার বাবা কি করে বাবা পড়ায় কি পড়ায় কি পড়ায় আচ্ছা, হ্যাঁ, যাক, কোন কোন দেশের জন্য নির্বাচিত হয়েছিল আমাদের বাংলাদেশের কুয়েত আলজেরিয়া <laughs> যেই তুমি পড়ো না আজকে এরকম কোরআন মানে এরকম আমি কখনো পড়ি না এরকম জীবনটা কেমন তোমার কাছে ভালোই লাগছে অনেক মার দেয় তাই না পিরানি দেয় একটু ভয় লাগে না জি অনেকে তো আমি দেখলাম যে পালিয়েও যায় তোমার কি এরকম হয়েছিল কিনা জি না বাবার কাছে হেফজ শেষ করছি তোমার বাবা হাফেজে এসে তুমি হাফেজে বলছো তাড়াতাড়ি তাই তো নাকি জি